আপনাদের যাদের ইউটিউবের মধ্যে চ্যানেল রয়েছে এবং আপনারা চাচ্ছেন যে একটি জিমেল আইডি ইউজ করে একাধিক চ্যানেল তৈরি করতে চান তো আজকের এই ভিডিও আপনাদের জন্য তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে সবার আগে আপডেট ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটির সাথেই থাকুন এবং শেয়ার লাইক কমেন্ট করে সবার সাথে শেয়ার করবেন আপনারা যারা ইউটিউবে একটা জিমেল ইউজ করে একাধিক আইডি ইউটিউবের চ্যানেল তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটা শুরু করছি তো আপনারা প্রথমে কি করতে হবে আপনারা প্রথমে আপনাদের ফোনে থাকা ব্রাউজার ওপেন করতে হবে আমি গুগল ক্রোম ইউজ করি আপনারা গুগল ক্রোম নাও ইউজ করতে পারেন আপনারা অন্যান্য যে ক্রো আপনারা যে ব্রাউজার ইউজ করে সেটি অন করবেন অন করে আপনারা এখানে লিখবেন ইউটিউব ডট কম ওকে আপনারা ইউটিউব ডট কম দেন আপনারা ইউটিউব ডট কম এভাবে ঢুকবেন ঢোকার পর একটা মোবাইল ভার্সনে রয়েছে আপনারা এটাকে কী করে দেবেন ডেস্কটপ ভার্সন করে দেবেন এই যে এখানে লেখা আছে ডেস্কটপ সাইট এটাতে টিকমার্ক করে দিলে এটা ডেস্কটপ সাইট হয়ে যাবে তো এখন দেখাচ্ছেন যে কম্পিউটারের মধ্যে যেরকম একটা ইন্টারফেস আসে ইউটিউবের মধ্যে ঢুকলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসছে তো আপনারা প্রথমে কী করবেন এখানে কোনার মধ্যে যে অ্যাকাউন্ট অপশন রয়েছে আপনার যে ইউটিউবের সেখানে ঢুকবেন ঢুকলে আপনারা এখানে একটা জিনিস দেখতে পারবেন যে এখানে সুন্দর করে দেওয়া হচ্ছে যে এখানে একটা সেটিংস অপশন রয়েছে আমার এখানে বাংলায় করা রয়েছে তো এখানে সেটিংস অপশন রয়েছে আমি একটা ইংলিশ করে নিই ইংলিশ হয়ে গেছে এখানে একটা সেটিংস অপশন রয়েছে আপনাদের এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা অপশন রয়েছে channel status and features add or manage your channels আমরা এটাতে ক্লিক করব মধ্যখানের যেটা রয়েছে সেটার মধ্যে তো আপনারা এখানে দেখছেন পারছেন যে আমার অলরেডি দুটি ইউটিউব চ্যানেল তৈরি করা রয়েছে একটা ইমেল ইউজ ব্যবহার করে তো এখন আপনি আমি চাচ্ছি যে আরেকটি একটি চ্যানেল তৈরি করতে তো কিভাবে করব এর জন্য ক্রিয়েটিভ চ্যানেল দেন এখন আপনারা কি করবেন একটা চ্যানেলের নাম চয়েস করবেন দেন আমি একটা নাম এখন আপনাদের দেখানোর স্বার্থে দিলাম যে ভিডি নিউজ আপনারা একটা ইউনিক নাম চয়েস করবেন আমি এখানে দিলাম ডাব্লিউ নিউজ ওয়ার্ল্ড নিউজ তো এখানে ওয়ার্ল্ড নিউজ দেওয়ার পরে এখানে লেখা আছে একটা টিকমার্ক করে দিতে হবে I understand that I am creating a new Google account with it on setting then create okay এবার দেখেন একটা ভেরিফিকেশন চাচ্ছে যে আপনি একটা ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফিকেশন করে নিতে হবে দেন আমি ভেরিফিকেশনটা করে নিচ্ছি তো আমি এখানে নাম্বারটা দিলাম দিয়ে আমি এখানে করব কি কন্টিনিউতে ক্লিক করব দেন কন্টিনিউতে আমি যদি ক্লিক করি তাহলে এখানে একটা অপশন আসবে যে ভেরিফিকেশন কোড ওই নাম্বারে আসবে আমি ওই কোডটা দিতে হবে এখন টাইপ করছি তো ভেরিফিকেশন কোডটা টাইপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গেছে ডাব্লিউ নিউজ আমার চ্যানেলটা তৈরি হয়ে গেছে এখন আমি কি করব এখন আমার কাজ হচ্ছে যে এই অ্যাকাউন্টের ব্যানার তৈরি করা এই অ্যাকাউন্টের প্রোফাইল তৈরি করা এবং এই অ্যাকাউন্টটাকে এসিও e করা তো পরবর্তী ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা একটা অ্যাকাউন্টের ব্যানার তৈরি করবেন একটা প্রোফাইল তৈরি করবেন এবং আপনারা কিভাবে চ্যানেলটাকে এসইউ করবেন এই যাবতীয় বিষয় নিয়ে আগামী আগামী আরেকটি পর্বের মধ্যে আপনাদেরকে এই প্রসিডিউরটা দেখিয়ে দেব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং ভিডিওটি